ফাইনালি ফাইনালি রে আমার টেস্টটা মারি দে ধর ভাল মানছে রে না থাকমুই না কাকু কাকু এই যে লোহার গাছ রাস্তা কোনটা গো লোহার গাছ রাস্তা হ্যাঁ এই সোজা রাস্তা গেছে না ফাইনালি হ্যাঁ, ফাইনালি রাস্তাতে যাবেন না হ্যাঁ, হ্যাঁ। এই ফাইনালি রাস্তাতে যাবেন বুঝছেন আবার ওন থেকে দেখা এই রাস্তা গেছে না খবরদার ওই রাস্তাতে যাবেন না ফাইনালি সোদা সোজা গেছে ওই রাস্তাতে যাবেন বুঝছেন তারপরে ফাইনালি ওই যায় তিনালি বাঁচবো না ফাইনালি খবরদার ওই ওই রাস্তাতে যাবেন না এটা দেও যাবেন না ওটা দেও যাবেন না দাগ সোদা যাবেন oh, কেরা আলাদা তুই খালি এই ফিলে এই ফিলে দেয় লহরঘাট যাবেন না হ্যাঁ। তো ভুলে রাস্তা যাবেন না খবরদার এই রাস্তাতে যাবেন না এই যাবেন বুঝছেন এই ফিলে আবার সোদা দেখেন চিনালি বাজার আমার ভিতসা আমার ভিতসা হ্যাঁ দা তোর কয়া জানাবো না বাড়ি কোনটা বাড়ি হ্যাঁ। এই যে সদা রাস্তাটা দেখতেছেন না এই সদা রাস্তাতে খবরদার যাবেন না ফাইনালি গেছে না ওই রাস্তাতে যাবেন বুঝছেন হ্যাঁ, তারপরে ওই রাস্তাতে যাই আবার তিনালি পাবেন না হ্যাঁ। ও ওই তিনালির মধ্যে একটা রাস্তাতে যাবেন না যাবেন যাবেন আমি এই রাস্তাতে খবরদার যান না তাহলে যাবো খবরদার এই রাস্তাতে যাবেন ওই মানে দুয়ালি আছে না দুয়ালি সোদা ফাইনালি এই ফেলে যাবেন বুঝছেন হ্যাঁ। ওই ফেলে দেখার অন্য তিনালি হ্যাঁ। খবরদার ওই একটা রাস্তাতেও যাবেন না বুঝছেন ফাইনালি দাগদা যাবেন বুঝছেন দাগদা দেখার দেখবেন যে পানি আছে oh, আমি ফাইনালি ফাইনালি বাদ দেন না আমি চিনছি হ্যাঁ, অনেক পানি আছে দেখবেন ধর ভাল মানুষের থাকমই না খালি মাসে হেরে এটা ওটা জিজ্ঞেস করি আজিমুদ্দির বাড়ি আজিমুদ্দির বাড়ি কোনো কেরা জানে বাজারে চিনি না পারলে বললে আবার আজিমুদ্দির বাড়ি আহ কি সুন্দর জায়গা একটা মানুষ টানুষ আবো না বইয়া ভাল লাগবো কি শান্তি হনুমানকে একটু শান্তিতে থাকা হাম গো আজীবন দিল চিনি না শালাই আমার হিগা দিল দেখা দিল উমুর দিয়ে ফাইনালি ফাইনালি কইরে আমার টেস্টটা মারি দিল এই শালাই ইয়া নিয়ে নেবো রেসে চালি এই শালার বলে যাই আসলে কি আজীবন বাড়ি চিনি আবার চিনি না মানে আনের তো কইলে আমি এই বেহার রাস্তা দেওয়া যাবে ফাইনালি এটাতে যাবেন না তারপর কইলাম যে ওই চিনালতে দাগদা যাবেন গেছিলেন আমার তো মানে ভালো ভালো রাস্তা পাকা রাস্তা থাকতে আমি দাগ দিতাম আরে ফাইনালি ওর বাড়ি হলো দাগে আসলে তোমার মার খারি জাগা চিনস না চিনস না আবার আইরাকার জাগা দাস কা কি মানুষ না মাইফিরে এখন ভালো বুদ্ধি দেওয়াটাও ভুল হ্যাঁ ভালো বুঝা পরিচয় খুঁজছে পরিচয় দিছি এখন আবার দেওয়াটাও ভুল হইছে রাস্তায় এম না গেলাম গা <laughs>